আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা এখন আমরা যে বিষয়ে আপনাদেরকে জানাবো সেই বিষয় হচ্ছে স্কুলে দেরিতে আসায় প্রধান শিক্ষককে খুঁটির সঙ্গে বেঁধে রাখলেন গ্রামবাসীরা এই বিষয়ে জানতে আমাদের পুরো ভিডিওটি দেখুন শিক্ষা জাতির মেরুদণ্ড আর শিক্ষকদের বলা হয় জাতি গড়ার কারিগর অনেক নিষ্ঠাবান শিক্ষকের পাশাপাশি ফাঁকিবাজ শিক্ষকও রয়েছেন সময় মতো স্কুলে না আসায় বিপ্লব গঙ্গোপাধ্যায় নামের প্রধান শিক্ষকের শাস্তি হিসেবে বিদ্যুতের খুঁটির সঙ্গে বেঁধে রাখা হলো আর সেই শাস্তি অবশ্যই দিল অভিভাবকরা সম্প্রতি এমন ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় ঝালদার পুস্তি প্রাথমিক বিদ্যালয়ে স্কুলের প্রধান শিক্ষক বিপ্লব গঙ্গোপাধ্যায় পুঞ্জা থানার বদঙ্গা গ্রামের বাসিন্দা তার বিরুদ্ধে বিদ্যালয়টির শিক্ষার্থীদের অভিযোগ যোগদানের পর চলতি বছরে এপ্রিল মাস থেকে স্কুলে সময়মতো আসে না বিপ্লব গঙ্গোপাধ্যায় এছাড়াও মিড ডে মিলে মানসম্পন্ন খাবার দেওয়া হতো না বিভিন্ন অভিযোগ নিয়ে তার কাছে গেলে কক্ষে তাকে পাওয়া যেত না এ নিয়ে অভিভাবকরা অনেক চেষ্টা করেও ওই শিক্ষকের স্বভাব বদলাতে পারেননি এই বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ করলেও ফল মেলেনি এদিকে স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে শুধু দুই বিদ্যালয়ে নয় আগের দুই প্রতিষ্ঠানেও একাধিক অভিযোগ রয়েছে সেই কারণে তিনবার শাস্তির রূপ বদলিও হয়েছেন তিনি কিন্তু তবুও তার আচরণে কোনো পরিবর্তন ঘটেনি আদালত বিপ্লব গঙ্গোপাধ্যায়ের পক্ষে রায় দিলেও পুরুলিয়া জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে সেই তদন্ত রিপোর্টের ভিত্তিতে ওই প্রধান শিক্ষকে তলব করা হবে বলে জানা গেছে সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ